আজকে আমরা শিখব হচ্ছে মূলত এসিওর ওয়াব পেজ এসিওর মূলত প্রোফাইল ব্যাকলিং তৈরি করা শিখব আমরা গত পর্বের ক্লাসে আমরা লিঙ্ক বিল্ডিং বা ডু ফলো ব্যাকলিংয়ের কাজ শিখছিলাম আজকে আমরা প্রোফাইল ব্যাকলিং শিখব কারণ হচ্ছে প্রোফাইল ব্যাকলিং কেন লাগে বা প্রোফাইল ব্যাকলিং বায়াররা কেন করতে চায় সব থেকে বেশি এটার একটা সঠিক ভাবে যদি আমি বলতে যাই বা রিজন আছে একটা সেটা হচ্ছে ধরেন আপনার একটা হচ্ছে মেন দোকান হ্যাঁ আমি একটু দেখাবো একটা শীত ধরেন ধরেন বাংলাদেশে প্রাণ কোম্পানি কিন্তু একটাই আছে ঠিক আছে প্রাণ কোম্পানি একটা প্রাণ কোম্পানি আছে কিন্তু বাংলাদেশে কিন্তু বিভিন্ন শাখা আছে ঠিক আছে শাখা আছে বিভিন্ন দোকান নিছে বিভিন্ন জায়গায় স্টোর আছে প্রাণ কোম্পানি কিন্তু মূল শাখা কিন্তু একটা মানে হেড অফিস কিন্তু একটা বাকিগুলো কিন্তু শাখা তো সবাই কীভাবে চিনে যে চিনে কারণ হচ্ছে তার হচ্ছে লোগো থাকে যে এটা হচ্ছে প্রাণ কোম্পানি তাদের একটা লোগো আছে আমরা যদি দেখি দেখি প্রাণ প্রাণ কি লেখি ফুটো না প্রাণ কোম্পানি ওকে প্রাণ কোম্পানি দেখি এটা হচ্ছে তাদের কিন্তু একটা লোগো আমরা যদি দেখি এটা হচ্ছে প্রাণ কোম্পানির একটা লোগো যদি আমরা কোনো জায়গায় যাই এই শব্দটা লেখা দেখলেই আর এই এরকম একটা ই দেখলে আইকন দেখলেই বুঝতে পারি এটা হচ্ছে প্রাণ কোম্পানির একটা লোগো এটার হয়তো আপডেট এক এক সময় এক একটা আপডেট হয় কিন্তু দোকানের লোগো থাকে একটাই বা হেড অফিস থাকে কিন্তু একটাই যখন কোনো প্রবলেমে পড়ে তখন কিন্তু প্রথমে কিন্তু আপনার কি আসবে সাপ যে আপনার আশেপাশে যেটা থাকবে হেড অফিস কিন্তু থাকবে না সাপ যে দোকান থাকবে ওইখানে কিন্তু মানুষজন এসে তাদের প্রবলেম শেয়ার করবে বা প্রবলেমে পড়লে সেটা সলভ করার জন্য ওইখানে কিন্তু যাবে সেম গুগলেরও একটা প্ল্যাটফর্ম আছে এই ব্যাকলিংগুলো করা হয় মূলত আপনার স্পের মতো ঠিক আছে আপনি যখন একটা দোকান করবেন তো দোকানের যদি নাম না থাকে বা লঘু না থাকে তাহলে কিন্তু দোকানের কোনো মালিকানা নাই যেটা কার দোকান কোনো ঠিক ঠিকানা নাই ঠিক আছে কোনো মালিক নাই ধরতে গেলে যার যে দোকানের নাম নাই সেই দোকানের কোনো মালিক নাই তো সেক্ষেত্রে মানুষ কিন্তু বুঝ চিনবে না যে এটা কার দোকান বা কোন কোম্পানির দোকান কিন্তু যদি নাম থাকে বা লোগো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দোকানটা খুব সহজেই চিনতে পারবে ওকে এক সেকেন্ড মিটিংয়ের পাসওয়ার্ড চাচ্ছে এক second ninety K Q P B okay তো সেম গুগলেরও আপনার সিস্টেম আছে যেমন গুগলে আমরা যেমন দোকানপাটে মানুষ যায় গুগলেও মানুষ যায় সেটারে বলা হয় ট্রাফিক বলে কেউ বলে ট্রাফিক বলে কেউ বলে ভিজিটর বলে কেউ বলে অডিয়েন্স বলে এক একজনের বাসা এক এক রকম থাকে আর কি তো আমরা যখন আমাদের গুগল বুঝবে কি যে আপনার দোকানের ভিতরে কি একটা ই লাগাইতে হবে লোগো লাগাইতে হবে তাহলে কিন্তু চিনবে সেম আমরা যখন আমরা ব্যাকলিংগুলো করব এই ব্যাকলিংয়ের সাইটের ভিতরে আমরা একটা প্রোফাইল তৈরি করব। বা আমরা একটা দোকান বা একটা স্টোর তৈরি করব এই স্টোরের ভিতরে আমরা একটা সাইনবোর্ড দিব যেটা অমুকের দোকানদার তাহলে মানুষ চিনবে সেম গুগলও আপনাকে চিনবে ওই স্টোরের মাধ্যমে তো স্টোরটা কি যেমন আমরা যখন ব্যাকলিংয়ের জন্য একটা প্রোফাইল তৈরি করব এক কথায় হচ্ছে প্রোফাইল ব্যাকলিং মানে হচ্ছে আপনি ব্যাকলিং সাইটগুলোতে ওই ওয়েবসাইটের জন্য বা আপনার কোম্পানির জন্য হোক অথবা ক্লায়েন্টের কোম্পানির জন্য হোক আপনার নিজস্ব কোম্পানির জন্য হোক ওই কোম্পানির জন্য আপনাদের যেটা করতে হবে একটা ব্যাকলিং বা প্রোফাইল ব্যাকলিং করতে হবে মানে একটা প্রোফাইল তৈরি করতে হবে ওই সাইটগুলোতে তো সেই প্রোফাইলের সাইটটা তৈরি করে সেখানে আমরা একটা সিলমহল লাগাই দিব যে এটা হচ্ছে এই কোম্পানির কি এই কোম্পানির হচ্ছে দোকান যেমন আপনি একটা ব্যাকলিং করে আপনার যে সাইট থাকবে বাইরের সাইটটা থাকবে সেই সাইটটা আমরা ওইখানে ইনক্লুড করে দিব যার মাধ্যমে এই দোকানটা মূলত তার আন্ডারে চলে যাবে ওই দোকানের ভিতরে যত কার্যক্রম হবে সবগুলো কিন্তু আপনার গুগলের ওয়েবসাইটে চলে আসবে গুগল আপনাকে ওইখানে যে দেখবে যে ওইটার সাথে এটা কানেক্ট আছে তার মানে এই ওয়েবসাইটের ভিতরে অথবা এই ইয়ের ভিতরে একজনের সাথে কানেক্ট আছে তার মানে গুগল বুঝবে যে এটা হচ্ছে অমুকের তাহলে এটা এর মাধ্যমে এর যে প্ল্যাটফর্ম আছে যেমন গুগলের একটা প্ল্যাটফর্ম থাকে যদি আমরা এখানে লিখি ধরেন আমাদেরই দেরে দেখেন দুইটা তিনটা আসছে আমরা যদি এসে করি না আমাদের নিজের নিজেদের জন্য ধরেন এখানে লেখা আছে হচ্ছে মেসেজ করে কি ক্লাসের সময় ওকে ধরেন এখানে আমি যদি শুধু new life learning IT okay এখন তো আইটি যোগ হয়েছে ওকে যাই হোক এটাই আমি দিয়েই ধরেন তো এখানে ধরেন এটা হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম ঠিক আছে এটা আরও অনেক প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম আছে তো প্ল্যাটফর্মগুলো হচ্ছে আমি যদি আরও যাই ধরেন টেন মিনিট টেন মিনিট স্কুলে যদি যাই ধরেন এটাও একটা বাংলাদেশের জনপ্রিয় কোর্স বিক্রি করে তারা এটা কিন্তু তাদের একটা নাম লেখা যখন সার্চ করছে এটা হচ্ছে তাদের একটা প্ল্যাটফর্ম মানে একটা এটা একটা তাদের একটা প্ল্যাটফর্ম এই এই পেজটার ভিতরে শুধু তাদের কর্মকাণ্ডগুলো আসতেছে তারা কোথায় ব্যাকলিং করবে সবগুলো এখানে শো করবে যেখানে যেখানে ব্যাকলিং করবে যে যে মাধ্যমগুলোতে তাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে পোস্টগুলো থাকবে নামগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে শো করবে আমার এখানে আস্তে আস্তে অনেকগুলো একশোর উপরে কারণ হচ্ছে আমার এটা এরকমভাবে সিস্টেম করা যে একশো পেজ যেন আমি দেখতে পারি তো এখানেও আপনার কোম্পানিতে ধরেন ফেসবুক জানলো কেমনে যে এটা হচ্ছে আমাদের new life learning institute Facebook page তারপরে এই একটা পেজ আমার দুইটা পেজ তৈরি করা আছে ফেসবুকের একটাতে আমি এক চালাই আর একটা মূলত রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে বড় পেজ একটা হলো উনত্রিশ হাজারের ফলোয়ার আর একটাতে পনেরোশো চোদ্দোশোর মতো তো ওইটাতে মূলত অ্যাড রান করা হয় এখানে দেখেন তার ওয়েবসাইটটা চলে আসছে তারপরে ইউটিউব চলে আসছে ইউটিউব চলে আসছে তারপরে আরও অনেক কিছু আসার কথা আবার লোগো চলে আসছে এগুলো কিন্তু আসছে কোথা থেকে আমার প্ল্যাটফর্ম থেকে এবার যদি আমি কোনো জায়গায় ব্যাকলিং করি ব্যাকলিং করলে সবগুলো ব্যাকলিংয়ের দুইটা হয় একটা হচ্ছে নো ফলো আর একটা হচ্ছে ডু ফলো তো আমরা ব্যাকলিং প্রোফাইল ব্যাকলিং করলে যদি নো ডু মানে নো ফলো আর ডু ফলো যদি নাও আসে হাই কোয়ালিটি নো ফলো আসে যেটা আপনার ডিএপি বাড়ানোর ক্ষেত্রে অনেক হেল্পফুল করে মানে ডিএপি বাড়ায় টোটাল কথা ডিএপি বুস্টিংয়ের দিকে র্যাঙ্ক করায় দেন আপনার প্ল্যাটফর্মটা দখল হয়ে গেল তো সেম এটা কিভাবে করে বাইরেরা কেন করে কারণ এখান থেকে সারা জীবন ট্রাফিক পাবে পাশাপাশি এখানে তার একটা তার একটা কি ব্যান্ডিংও হয়ে যাচ্ছে ঠিক আছে ব্যান্ডিং হয়ে যাচ্ছে তো এটার আরও অনেকগুলো কাহিনী আছে তাদের মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে র্যাঙ্কিংয়ের কাজে গুগলে যেন তাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে পারে সেই জন্য মূলত এই কাজগুলো করে থাকে আর কি তো আমাদের এখানে মোটামুটি যদি দেখি আমাদের এখানে প্রায় পাঁচ সাত হাজারের মতো ব্যাকলিং সাইট আছে এটা হচ্ছে বুক মার্কিং সাইট ঠিক আছে বুক মার্কিং সাইটগুলোতে আপনি প্রোফাইল ব্যাকলিং করতে পারেন আর তারপরে সবগুলো সাইটে যতগুলো ব্যাকলিং সাইটগুলোতে আছে সবগুলোতেই আমরা প্রোফাইল ব্যাকলিং করতে পারি এটা কি এটা হচ্ছে মেবি ওকে এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিং এখানে হা কত আছে ওইখানে দেখলাম পাঁচশো এখানে আছে মনে হয় তিনশো তারপরে এগুলো আমি দিয়ে দিব ওকে আর যারা আমাদের ভিডিও দেখতেছে ওরাও পেয়ে যাবে কারণ হচ্ছে আমাদের ডেসক্রিপশনের ভিতরে দুইটা লিঙ্ক থাকবে ওয়েবসাইটের ওইখান থেকে আমরা সাজাই দিব ওইখান থেকেও তিনি দেবো এখানে আছে দুইশো এগুলো আলাদা আলাদা ওকে এটা এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংয়ের শিট তো এখানে যদি আমি দেখি এখানে কত আছে এখানে আছে হচ্ছে ধরেন তিনশো তো আরও আছে ডিরেক্টরি সাবমিশন আছে ধরেন কমসে কম বারোশো ডিরেক্টরি সাবমিশন তারপরে ধরেন এগুলো আমি সব দিই এগুলো সোশ্যাল শেয়ারিং সাইটের কিছু আছে আরও আছে অনেকগুলো আসলে ব্যাকলিংয়ের সাইটের অনেকগুলো লিস্ট হয়ে থাকে তো আমি দিয়ে দেবো এখানে মোটামুটি দুই হাজার না কত আছে চোদ্দোশো ওকে আমি লিস্টটা আমি দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো হচ্ছে আমাদের বাছাই করা okay view comment ownership okay তো আমি লিঙ্কটা আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনারা হাসিপুর গ্রুপে দিয়ে দিতে পারো অথবা ঋত্বিক গ্রুপে দিয়ে দিতে পারো হ্যাঁ গ্রুপে দিয়ে দাও শিটটা হয়ে যাবে তো আমরা দেখি কিভাবে এটা করে বা ব্যাকলিংগুলো কি করে কিভাবে করে প্রোফাইল ব্যাকলিং শিটটা কোথায় জানো ওকে এটা web two point zero profile backlink okay তো আমি এখান থেকে আপনার এই কাজটা করার জন্য কি কি প্রয়োজন হয় এখনই লাগবে না এখনই কারো এখানে আসার দরকার নাই দুইজন চলে আসছেন ওকে আমি দেখাই আমাদের ওয়েবসাইট লাগবে এই কাজটা করার জন্য প্রথম লাগবে হচ্ছে ওয়েবসাইট একটা ডেসক্রিপশন হলে বেটার হয় আর হচ্ছে ধরেন আপনি ইয়ে রাখতে পারেন একটা ইমেজ রাখতে পারেন তাহলে আপনার কাজে লাগবে এই তিনটা জিনিস হলে আপনি কাজগুলো শুরু করতে পারেন তো আমরা একটা ইমেজ নিয়ে আমরা অ্যামাজনে চলে যেতে পারি অথবা আলি এক্সপ্রেসে চলে যেতে পারি আলি এক্সপ্রেসে আমরা যদি যাই একটা প্রোডাক্ট নিয়ে আসি এখানে আপনাকে বায়ার প্রোডাক্ট লিঙ্কও দিতে পারে ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারে আপনার যে লিঙ্কটা দিবে প্রোফাইল তৈরি করার জন্য তো আপনাকে সেটাই করতে হবে অবশ্য আলি এক্সপ্রেস থেকে কখনো প্রোডাক্টগুলো এভাবে দিবে না কারণ এই প্রোফাইল ব্যাক্টিংগুলো করে মূলত কারা যাদের ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট থাকে তারাই এই কাজগুলো করে তো আমরা প্রোডাক্টগুলো একটু বাছাই করে নেই হ্যাঁ ওকে এত সময় নাকি কেন বুঝলাম না ব্যবসাটা ওকে আমি ধরেন একটা টি শার্টে চলে যাই হ্যাঁ আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বুঝান বুঝাইতেছি আর কি যেটা আপনাকে বায়ার দিয়ে দিবে এগুলো দেয় হচ্ছে মূলত ডক ফাইলে অনেক সময় লাগে কন্ট্রোল আর ওকে বিডিটি ওকে এটা মনে হয় জ্যাকেট এটা হলো শীতের কোট ওকে কন্ট্রোলার ওকে আমি ধরেন এটাতে ক্লিক করলাম আমার এটা হলে চলবে আমার অত কিছু লাগবে না তো ধরেন এটা হচ্ছে আপনার ইয়া প্রোডাক্টটার ইউআরএল দশ এমবি পেজের ভিতরে এই অবস্থা ঘুরতেছে তো ঘুরতেছে না সাইডটাই জ্যাম হয়ে গেছে তাড়াতাড়ি ওর থেকে আমাদের সাইটে যাই এত জামালা থেকে ধরেন আমরা যে কোনো একটা কোর্স নেই এটা তো সেম অবস্থা নেটওয়ার্কের প্রবলেম ওকে ধরেন আমরা যে কোনো একটা সাইট নেই আমরা এই কোর্সটা নেই এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স তো আমরা এই কোর্সটা আমরা অ্যাড করবো এখানে দেখেন একটা ইমেজ আছে ইউআরএল আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়েবসাইট ইউআরএল আছে মানে এটাই হচ্ছে আমাদের ডোমেন আছে ওকে ইউআরএলটা দিয়ে দিবে বায়ার আর ডোমেনটা দিয়ে দিতে পারে আর হচ্ছে আপনার ইমেজ দিয়ে দিবে আর হচ্ছে ডিসক্রিপশন দিয়ে দিতে পারে ওকে আমরা ধরেন একটা শিটে রাখি ধরেন আমি গুগল ট্রান্সলেটে রাখি যদি ট্রান্সলেটের কোনো কাজ নাই এখানে শুধু রাখার জন্য ইউজ করতেছি আর কি তো এটা আমি এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার প্রথমে কি লাগবে একটা ওয়েবসাইট লিঙ্ক তো এটা হচ্ছে ধরেন বাইরে আপনাকে দিয়ে দিবে ওয়েবসাইট কাজটা করার জন্য এগুলো লাগবে ওয়েবসাইট লিঙ্ক লাগবে দুই নাম্বারে লাগবে হচ্ছে একটা ইমেজ ধরেন ইমেজটা আমি ডাউনলোড করে রাখি ওকে ইমেজটা আমি ডাউনলোড করে রাখলাম ধরেন ইমেজও আছে আমাদের কাছে একটা ডেসক্রিপশন এটা হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন এটা আমি কপি করলাম যদি এটা আপনারা ইংলিশে করবেন হ্যাঁ ডেসক্রিপশন লাগবে ইউআরএল লাগবে ফটো লাগবে এই দুইটা জিনিস হলে কাজে করতে পারবেন এবং ধরেন আপনার কিছু কিওয়ার্ড লাগবে কিওয়ার্ড কিওয়ার্ডগুলো দিয়ে দেয় বায়ার আর যদি না দেয় সমস্যা নাই এগুলো আপনি ইউজ করতে পারেন কিওয়ার্ডস ধরেন এখানে আমি কিওয়ার্ড দিয়ে দিলাম হচ্ছে ধরেন কিওয়ার্ড ওকে কিওয়ার্ডস হবে না ওয়ার্ড হবে কিওয়ার্ড ধরেন এখানে দিলাম হচ্ছে আমি কয়েকটা জানি ওইগুলো দিয়ে দিলাম সামনে নামনে তো যাই হোক এটা হচ্ছে কিওয়ার্ড তো আমার সব কিছু হয়ে গেছে এবার আমি সাইটগুলোতে কীভাবে প্রোফাইল ব্যাকলিংগুলো করব ধরেন আমি এখানে কয়েকটা সাইটে যাইতে পারি যে কোনো দেখি এটাতে ক্লিক করি সাইটে কিছু কিছু সাইটে সাইন আপ করা অনেক টাফ তো যাই হোক লগিং আছে তাহলে আমি লগিংয়ে ক্লিক করি তারে অথবা গ্রেড স্টার থাকতে পারে গ্রেড স্টারে ক্লিক করি লগিংয়ের এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে কোনো না কোনো জায়গায় এ সাইন আপ লেখা থাকতে পারে গ্রেড স্টার থাকে জয়েন নাও থাকতে পারে আর অনেক ধরনের কিছু মানে লেখা থাকতে পারে আমরা রেজিস্টার করি এখানে একটা ব্লক নাম দিতে বলতেছে ধরেন এখানে আপনার একটা ওয়েবসাইটের নাম দিতে বলবে বা আপনার নাম দিতে বলতে পারে যে কোনো কিছু বলতে পারে এটা অবশ্যই আপনার ইনস্টিটিউটের নাম দিবেন ঠিক আছে তো আমার ইনস্টিটিউটের যে ডোমেনটা আছে আপনার যে ডোমেনটা থাকবে ওই ডোমেনের নামটাই এখানে দেওয়ার ট্রাই করবেন হ্যাঁ তো আমি এটা দিয়ে দিলাম ধরেন নিউ লাইফ ভেঙে ভেঙে দিই learning sorry learning IT institute এটা হচ্ছে আমাদের একটা ডোমেনের নাম দিয়ে দিলাম হ্যাঁ তো এটা একটা ডোমেন তৈরি হয়ে গেল আলাদা এখানে একটা ইমেল দিতে বলতেছে ওকে আমি ইমেলটা দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড দিতে বলতেছে তো পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ডটা ধরেন আমার এটাই হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিলাম তো এখানে এক মিনিট আমি একটা জিমেল ওপেন করে নিই কারণ আবার জিমেলের জন্য আবার সমস্যা করতে পারে ওকে জিমেলটা আমি এটা দিয়ে দিই এখানে আমার কথা বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে জি না বোঝা যাচ্ছে ওকে তো আমি ধরেন এখানে আমাদের জিমেলটা আমি দিয়ে দিলাম আগেরটা দিলাম না জিমেল দিয়ে দিলাম এবার এটা ক্যাপচা পূরণ করবেন হ্যাঁ ক্যাপচা পূরণ করেন তো ক্যাপচা কি চাইছে কার এই যে লেখা আছে উপরে দেখেন কার লেখা আছে কার আমরা কারগুলো দিয়ে দিই দেখি কার কোথায় কোথায় আছে দুইটা পাইছি আর নাই নাই ওকে দুইটাই দিয়ে দিই দেখি নাই কিনা ওকে নিয়ে নিছে এবার রেজিস্টারে ক্লিক করি তো এখানে বলতেছে ইউজার নেম দিতে ওকে ব্যাপার না যেহেতু নাম নিতেছে না তাহলে ইউজার নেম দিতে বলবে তাহলে এটা আমি স্পেসটা কেটে দেই স্পেসটা কেটে দিয়ে এখানে একটা সংখ্যা ইউজ করতে পারি মনে হয় না এটা কেউ ইউজ করছে যাও ওকে আর সব কিছু ঠিকঠাক আছে বলতেছে হ্যাঁ আমাদের এটা কমপ্লিটলি তৈরি হয়ে গেছে অবশ্য ইউজার নাম যদি চায় তাহলে অবশ্যই আপনার ডোমেনের নামের উপর ভিত্তি করে যদি নাম যদি না পায় বা নাম যদি আপনার ডোমেনের নামটা যদি না নিতে চায় সেক্ষেত্রে আপনি নামটা চেঞ্জ করে ধরেন লাস্টে এক বা দুই বা তিন বা পাঁচ এরকম করে সংখ্যা বাড়াইতে পারেন তাহলে আপনারও এটা হেল্প হবে ওকে আমাদের দেখেন এখানে আমাদের মূলত কাজটা হয়ে গেছে অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে তো এবার এখানে আমাদের ফার্স্ট কাজ থাকবে একটা পোস্ট করা উপরে দেখেন লেখা আছে পোস্ট হ্যাঁ আর এখানে দেখতে পারেন একটু আমরা যদি প্রোফাইলের দিকে আসি এক এক জায়গায় এক একটা আছে সেটিংসে থাকতে পারে টুলসে থাকতে পারে প্রোফাইলে থাকতে পারে এখানে অনেক জায়গায় অনেক কিছু থাকতে পারে ওকে আমরা দেখি প্রোফাইলে ক্লিক করি প্রোফাইলে কী কী আছে দেখেন প্রোফাইলে লেখা আছে সাইট অ্যাড্রেস ইউআরএল এখানে আমাদের সাইটের ইউআরএলটা দিতে বলতেছে আর ওই যে আমি বলছিলাম ফার্স্টেই যে আপনাদের কি থাকতে হবে একটা ই নাম থাকতে হবে তো সাইটের নাম থাকতে হবে একটা লোগো থাকতে হবে মানে একটা সিগনেচার দেওয়ার এটা কার সে তার লোক লোকের একটা নাম লাগবে এটা হচ্ছে এই কোম্পানির কি ওয়েবসাইট এটা যে কাজগুলো করতেছে এটা কোন কোম্পানির ভিতরে যাব এই কোম্পানির ভিতরে যাবে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের এটা ধরেন একটা শাখা খুললাম ঠিক আছে তো এবার আমি এখান থেকে সেভ করে দেব প্রথম কাজ থাকবে এটা আপনার এটা সেটিংয়ে থাকতে পারে প্রোফাইলে থাকতে পারে বলা যাবে না ওকে এটা যে কোনো জায়গায় থাকতে পারে তো এটা যে আমি করলাম এটার কারণে এই সাইটটা সমস্ত এটার কার্যক্রম এই সাইটটা ফুলি আমার নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের আন্ডারে চলে গেল যখন আমি তার তার এখানে স্বাক্ষরটা বা তার একটা ইউআরএল দিয়ে দিলাম তখনই তার আন্ডারে চলে গেল যদি আমি ইউআরএল না দিতাম এই সাইটে কাজ করতেন কিন্তু এই সাইটে কোনো মালিকানা থাকতো না এটা হচ্ছে মূল কাহিনী তো প্রোফাইল ব্যাকলিংয়ের কাজই হচ্ছে আপনি যদি এইটুকুই করে দিতেন তাহলে আপনার কিন্তু প্রোফাইল ব্যাকলিংটা হয়ে যেত ঠিক আছে আপনি যেটা করবেন প্রোফাইল ব্যাকলিংয়ের সাথে সাথে আপনি কি ব্যাকলিংও করে দিবেন তো আমি প্রোফাইল ব্যাকলিংয়ের জন্য কি করব আমি একটা শিট তৈরি করব। যেহেতু আমার কাজটা হয়ে গেছে দেখেন আমার প্রোফাইল ব্যাকলিংয়ের কাজটা হচ্ছে শুধু আপনাকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা সাবমিট করা বিভিন্ন ওয়েবসাইটের প্রোফাইলের ভিতরে একটা প্রোফাইল তৈরি করতে হবে ওইখানে আপনার লিঙ্কটা সাবমিট করতে হবে সহজ কথা তো এবার আমি এখানে এসে একটা গুগল শিট নিব okay Google sheet Google drive নিলাম আমি এখানে একটা শিট তৈরি করি নিউ ওকে নিউ থেকে আমি চলে যাব হচ্ছে গুগল শিট এখানে ক্লিক করব তো এখানে দিলাম হচ্ছে ধরেন একটা নাম দিবেন আপনার বায়ারের নাম দিতে পারেন আপনার ফাইবারে যে নামে অর্ডার করবে সে নাম দিতে পারেন অথবা ধরেন আমি দিলাম হচ্ছে মনির মনির বাইর হ্যাঁ এটা হচ্ছে বাইরের নাম দিয়ে দিলাম আর এটা হচ্ছে প্রোফাইল প্রোফাইল মোট কম থেকে যতটুকু থাকবে সবটুকু আমরা কপি করলাম কপি করে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে অ্যামাজন এটা হচ্ছে অ্যামাজনের আন্ডারে চলে গেল হ্যাঁ এটা আমি সেভ করে ফেললাম সেভ করার পর আমাদের কাজ শেষ তো আমরা চলে যাব হচ্ছে ধরেন ইয়াতে আমাদের একটা শিট তৈরি করব তো গুগল শিট তৈরি করি আমি এখান থেকে তো আমরা এখান থেকে নিউ ক্লিক করব নিউ এটা যে কেউ করতে পারবে কাজটা হ্যাঁ ভিডিওটা এক জায়গায় করে দিবনি সমস্যা হবে না আর কেউ কেউ মিস করছেন কোনো কোনো অংশে আমি এটা দিয়ে দিবনি এডিট করে সম্পূর্ণ তো লাস্টের দিকে আমি কিছু জিনিস দেখাবো একটু অপেক্ষা করেন না হ্যাঁ। তো আমরা রেজিস্টার ওকে তো এখানে সেম ভাবে ধরেন আমাদের কোম্পানির নাম হচ্ছে অথবা বায়ার হচ্ছে অ্যামাজনের বায়ার তো আমরা অ্যামাজনকেই সিলেক্ট করে দিব ধরেন এখানে লিখবো হচ্ছে অ্যামাজন এটা যদি আপনার বায়ারের নাম থাকে তাহলে বায়ারের নাম দিতে পারেন অপশনাল এটা আপনি যা খুশি দিতে পারেন profile backlink okay profile backlink links ওকে এখানে দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম কমপ্লিটলি এবার এখানে দিব হচ্ছে নং তারপরে দিব হচ্ছে ধরেন আমি যে প্রোফাইল ব্যাকলিং গুলো করবো এখানে লিখবো হচ্ছে profile profile profile backlink website backlink site back link link site profile backlink site এটাও দিতে পারেন শুধু ওয়েবসাইট লিংক দিলে চলবে সমস্যা নাই আর এখানে দিবেন হচ্ছে ধরেন এখানে দিতে পারেন হচ্ছে screenshot link screenshot link তারপরে দিবেন হচ্ছে লাইভ লিংক লাইভ লিংকটা হচ্ছে মেন আমরা লাইভ লিংক দিতে পারি লাইভ লিঙ্ক তো লাইভ লিঙ্ক নেবেন আর যদি বায়ার বলে যে তোমার ওয়েবসাইটে ডিএ পে কত সেটা আমাকে উল্লেখ করতে হবে তাহলে এখানে আপনি লিখবেন হচ্ছে ডিএ মানে ডোমেন অথরিটি আর পি হচ্ছে পেজ অথরিটি তো এই দুটো দিয়ে দিবেন আমি এটা বোল্ড করে দিলাম সবগুলোতে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে টেন করে দিলাম বা চোদ্দ করে দিলাম হ্যাঁ চোদ্দ করে দিয়ে স্কিল শিটটা একটু বড় করি হালকা আর এটা আমি সম্পূর্ণটা কলামটাতে ইয়া ইয়াতে করে দিই আমি এটা মেডেল করে দিই হ্যাঁ মেডেল আমি চলে যাব হচ্ছে হরিজেন্টাল এখানে অ্যালাইনমেন্টটা মাঝখানে করে দিলাম পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এটা যে কোনো একটা কালার দিতে পারি ওকে এই কালারটাই বেটার হবে তো এটা হয়ে গেছে এখান থেকে আমি চাচ্ছি যে সিরিয়াল করতে এটা দুই দিলাম দুই দিয়ে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এই দিয়ে দিলাম ধরেন এটা তৈরি করা হয়ে গেল তো এখানে প্রোফাইল ব্যাকলিং সাইট প্রথমে কি দিব আমি যে কাজটা করছি সেটার প্রমাণ এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং এর সাইটের লিস্ট ঠিক আছে বা ওয়েবসাইট প্রোফাইল ব্যাকলিং সাইটের এটা হচ্ছে ওয়েবসাইট আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং সাইট তারপরে কি দিব এখানে যে আমি কাজটা করছি এটার প্রমাণ কি এখানে যে এটা হচ্ছে আমার প্রমাণ এটার জন্য আপনি চলে যাবেন হয়তো একটা লাইট শট নিয়ে আসবেন লাইট শট গুগল থেকে অথবা এক্সটেকশন এটা ডাউনলোড করবেন এখান থেকে চলে যাবেন থ্রি ডট থ্রি ডট থেকে মোর মোড থেকে চলে যাবো হচ্ছে এক্সট্রেকশন ঠিক আছে এক্সট্রেকশন আইসা এখানে এখানে দেখেন লেখা আছে লাইট শট এটা লিখবেন জাহেরা ওকে আমি কপি করি কপি করে এখান থেকে আমি চলে যাব ওয়েব কম ওয়েব স্টোর এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখান থেকে পেস্ট লিখবো এখানে লিখে L I G H T S H O T shot light shot এটা লিখে ইন্টারে চাপ দিবেন ঠিক আছে এই যে দেখেন এখানে চলে আসছে এটা আমরা এখান থেকে আমাদের ইয়াতে অ্যাড করে নিব হ্যাঁ এখানে অ্যাড লেখা থাকবে আপনারা অ্যাড করে নেবেন এটা করে নেওয়ার পরে কারো কারো ক্ষেত্রে এটা নাও আসতে পারে এখানে যদি অন্য কোনো মাধ্যম হয় তাহলে আপনি যেটা করবেন রিলাক্সে চলে যাবেন হচ্ছে গুগলে গুগলে যা লিখবে হচ্ছেন light shot L I G S T shot download লিখলে চলে আসবে আপনারা এটা প্রথমে পেয়ে যাবেন লাইট শর্ট দেখেন ওয়েবসাইট এটা হচ্ছে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে এখান থেকে ডাউনলোড করে যেভাবে আমরা সফটওয়্যার গুলো ইনস্টল করি সেম ভাবে আপনারা ইনস্টল করবেন এখানে অবশ্যই উইন্ডোজটা সিলেক্ট করে ডাউনলোডটা করে ফেলবেন ডাউনলোড হওয়ার পরে ইনস্টল করে এটা আসবে হচ্ছে এই জায়গায় এই যে এখানে চলে আসবে দেখেন কম্পিউটারের নিচে আমাদের বারে চলে আসবে হ্যাঁ এখানে চলে আসবে দেখা যাবে তো আমি এটা কেটে দেই এটা আমার লাগতেছে না এই যে দেখেন নিচের দিকে চলে আসে দেখছেন এখানে চলে আসবে তো আমি যে কাজটা করছি এটা প্রমাণ করার জন্য আমি শুধু আমার কিবোর্ডের যে ই আছে প্রিন্ট লেখা আছে প্রিন্ট অথবা কারো কারো ক্ষেত্রে অনেক কিছু লেখা থাকতে পারে আমার প্রিন্টের মধ্যে ক্লিক করলাম অথবা আপনারা নিচের থেকে আপনারা এই যে এখান থেকে এটার উপর ক্লিক করলে চলবে ঠিক আছে এই আইকনের উপরে অথবা উপরের আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে এরকম কালো হয়ে যাবে ঠিক আছে এটা সিলেক্ট করতে বলো আমরা এটা ফুল সিলেক্ট করে নেবো ওকে বাইরকে প্রমাণ দেওয়ার জন্য একদম টাইম থেকে একদম টাইমও দেখাতে হবে নিচে যে টাইমটা আছে এই টাইমটাও দেখাতে হবে তো এটা আমি লিঙ্কটা এখান থেকে আপলোড করব আপলোড করলাম দেখেন এখানে একটা লিঙ্ক জেনারেট হবে আর উপরেটা দিলে একটা উইন্ডো ওপেন হবে ঠিক আছে এটা সিম্পল তো আমরা এটা জেনারেট করলাম জেনারেট করার পরে আমরা এটা দিব হচ্ছে কোথায় আমাদের স্ক্রিনশটে এইখানে দেখেন আমাদের স্ক্রিনশট আছে এটা হচ্ছে কাজের প্রমাণ তো এটা আর একটু বড় করি ওকে এটা হচ্ছে লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক কোনটা দিব আমি যে প্রোফাইলটা করছি এটা হচ্ছে প্রোফাইল ওকে এটাই আমরা দিতে পারি প্রোফাইলের আসলে তিনি দেখতে পারবে তো এখানে আমরা এটা দিয়ে দিলাম প্রোফাইল ব্যাকলিং এবার ডিএপি এটা যদি আমি বের করতে চাই হ্যাঁ ডিএপি বের করতে চাই তাহলে আমরা চলে যাব মোজোতে হ্যাঁ এখানে লিখবো মোজো ডট কম এখানে মোজ লিখলে হবে মোজ লেখা সার্চ করলে চলবে অথবা মোজ একটা স্টেশন নামে নেবেন এখানে চলে আসবেন কাজ যেহেতু করতে হবে তো আমি এখানে সাইন আপ করে আপনারা এখানে সাইন আপ করে নেবেন আমি এটা সাইন আপ করে নিচ্ছি এটা সিম্পল যে কেউ করতে পারো মজুর ক্লাস তো আছেই আমাদের এখান থেকে দেখতে পারো আমরা নিচের দিকে আসবো একদম নিচের দিকে অথবা আমরা এখান থেকে মজুর এই যে লোগোটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে নিচের দিকে আসবো যদি না পান আপনারা এখানে দেখেন এক্সপ্লোর ফিচার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখেন ওয়েবসাইটের ইয়ে সিস্টেম আছে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি হ্যাঁ অ্যামাজনের ধরেন এটা হচ্ছে আমাদের ব্যাকলিং সাইটের লিস্ট তাহলে আমি এই ডোমেনটা আমি কপি করব প্রোফাইলে রাখ পর্যন্ত কপি করে এখানে আমি পেস্ট করি হ্যাঁ পেস্ট করে দেখি এটার সমস্ত কিছু আমরা এখান থেকে ডিটেলস বের করতে পারবো ডিএপি কত আছে এটা আমরা বের করতে পারবো তো আমরা দেখি একটু নিচের দিকে দেখেন পেজ অথরিটি পেজ অথরিটি হচ্ছে পিআর আর ডোমেন অথরিটি হচ্ছে পঁয়ত্রিশ মানে ছয়চল্লিশ পঁয়ত্রিশ তাহলে কোথায় কোথায় দিব এটা ফোর সিক্স ওকে আমি এখানে দিলাম হচ্ছে কি পেজ পেজ অথরিটি মানে এটা পিএ তাহলে এখানে দিলাম হচ্ছে ছয়চল্লিশ আর এটা মেবি ছত্রিশ তো ছত্রিশ ডোমেন অথরিটি হচ্ছে ছত্রিশ পঁয়ত্রিশ ওকে পঁয়ত্রিশ তো কমপ্লিট আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এটা করার পরে এইটুক করে দিলেও হয়ে যাইতো কাজ আপনার চাইলে এইটুক করে দিয়ে এটা প্রোভাইড করো মানে করা যেতে পারে কিন্তু এখানে একটা এক্সট্রা কাজ করে দিবেন সেটা হচ্ছে একটা পোস্ট করে দিবেন তাহলে সব থেকে বেটার হবে তাহলে তার কিন্তু একসাথে প্রোফাইল ব্যাকলিং পাশাপাশি কিন্তু লিঙ্ক বিল্ডিং হয়ে যাচ্ছে মানে ব্যাকলিং হয়ে যাচ্ছে তো প্রোফাইল ব্যাকলিং হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে এসে পোস্ট করব পোস্ট পোস্টের উপর ক্লিক করবো এখানে পোস্ট লেখা থাকতে পারে নিউ পোস্ট লেখা থাকতে পারে সাবমিট লেখা থাকতে পারে তারপরে একটা মনে করেন ইডিটের একটা লোগো থাকতে পারে এক এক সময় এক একটা ওয়েবসাইটের এক একটা নিয়ম থাকে তো আমার এটা হচ্ছে আমার কি ধরেন এটা হচ্ছে আমার সমস্ত একটা টাইটেল আমি এই টাইটেলটা কপি করলাম কপি করে আমার যে ইয়াতে এখানে পোস্ট করতে চাচ্ছি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম তো এখানে আমার ডেসক্রিপশনটা দিতে বলতেছে ধরেন এটা আমি ফুল একটা ডেসক্রিপশন এটা আপনার নিচেও ডেসক্রিপশনটা আছে তো এটাও দিতে পারেন আপনার রুচি কোনো সমস্যা নাই এটা দিয়ে দিলাম যদি এটা খুব একটা ভালো লাগতেছে না যে নিচেরটা দিই নিচেরটা ওকে এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে ডেসক্রিপশন ওকে প্রোডাক্ট ডেসক্রিপশন এটা আমি পেস্ট করে দিলাম ওকে যাই হোক দেওয়ার পর এখানে আপনি চাইলে ওয়েবসাইটের লিঙ্কটা করে দিতে পারেন যদিও এখানে ওয়েবসাইটে কোনো সিস্টেম নাই তারপরে এখানে ধরেন দিয়ে দিলাম হচ্ছে ওয়েবসাইট ইউআরএল লিখে দিলাম লাস্টে মোর বা আরো অনেক কিছু দিতে পারে অথবা ওয়েবসাইটের লিঙ্কও দেওয়ার এখানে অপশন থাকতে পারে ঠিক আছে যদি না থাকে তাহলে তো কিছু করার নাই আর যদি থাকে তাহলে তো বিষয় আলাদা তো এখানে ট্যাগ দিতে বলতেছে আমাদের ট্যাগ গুলো যেটা সেটা হচ্ছে কিওয়ার্ড গুলো আমরা দিয়ে দিব আর এখানে চাইলে ফিউচার একটা ইমেজ দিতে পারি পোস্ট গুলোতে তো আমরা এখানে এটা ওয়েব টু পয়েন্ট জিরোতে চলে যায় এই কাজটা ধরেন আমাদের হেডফোনটা আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোডটা করে নিই আগে আবার আপনারা সবকিছু এলোমেলো করে ফেলবেন তো এটা হচ্ছে আমাদের হেডফোন যদি এখান থেকে ডাউনলোড করা একটু ট্রাফ তো সিস্টেম করে করে ফেলি দেখি হয় কিনা ও oh, শিট অনেক স্লো হচ্ছে শেয়ার ওকে ব্যাপার না না হলে আমি একটা স্ক্রিনশট নিই ঝামেলা শেষ তো আমি এটা থেকে স্ক্রিনশট নিলাম ছবিটা ডাউনলোড করে ফেলি সেভ সেভ করলাম তো করা শেষ এবার আমি চাচ্ছি যে একটি ইমেজ আপলোড করতে ফিউচার ইমেজ তো আমি এখান থেকে আমাদের ইমেজটা আমরা আপলোড করে দিই এটা সেম ওয়ার্ডপ্রেসের মতোই কাজ করে এটা অবশ্য ওয়েব টু পয়েন্ট জিরো বলা যেতে পারে এটা সেম একই কাজ এগুলো সাইটে আপনি সব ধরনের কাজই করতে পারবেন কোনো কিছু যায় আসে না ঠিক আছে তো দেখি এটা হচ্ছে একটু সময় লাগবে আপলোড হচ্ছে এখানে আসার কথা ইডো ওকে ইডো আসতেছে দেখি আর একটা আপলোড করুন ছবি না দিলেও কিছু যায় আসে না এসটিটিভিসি আপলোড প্রবলেম ওকে যাই হোক আমার এটা দরকার নাই আপাতত এখানে দেখি কোনো কিছু অ্যাড আছে কিনা ওকে ইমেজ এখান থেকে ইমেজ আপলোড করতে পারবো তো ওকে যাই হোক আমি মোড়ের ভিতরে আমি শুধু আমার ইউআর দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম একটা লিঙ্ক অ্যাড করে ফেললাম এই মোড়ের উপরে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে এবার আমি যেটা করবো এখান থেকে পাবলিক করতে পারি এখানে দেখেন পাবলিক লেখা আছে নিচে তো আমি পাবলিক করে দিলাম ওকে এটা আমরা পোস্টটা ভিজিট করতে পারি তো এরকম করে একটা পোস্ট করে দিলাম ওকে একটু সমস্যা দেখাইতেছে ওকে যাই হোক তো পাবলিক হয়েছে অক্টোবর এত তারিখে পোস্ট আমরা দেখি পোস্ট অল পোস্টে গেলে দেখতে পাই কিনা ওকে এটা হচ্ছে অল পোস্টের এখানে আসলাম অ্যাডমিন ওকে ভিউ করি ভিউ দেখি ভিউ এর কি প্রবলেম ওকে সাইটটা একটু সমস্যা করতেছে ওকে আপনি জাস্ট প্রোফাইল ব্যাকলিং করবেন যদি ব্যাকলিঙ্ক করা না যায় তাহলে প্রোফাইল ব্যাকলিংটা করলেই হবে আপনি এই যে এইটুক যে করলাম আমরা প্রোফাইলের ভিতরে যে লিঙ্কটা রাখলাম এটা রাখলেই আনা বেশি কিছু লাগবে না ঠিক আছে যদিও এটা ওয়েব টু পয়েন্ট জিরো সাইটের মতো হয়ে গেছে ওকে যাই হোক আপনি জাস্ট ওইভাবে রাখবেন এরকম আরো আছে আপনি ধরেন এটা একটা করলাম করে তো ধরেন আপনি চাইলে এখানে যতগুলো সাইট আছে আপনি সবগুলোতে প্রোফাইল ব্যাকলিং করতে পারবেন লিঙ্ক বিল্ডিং সাইট গুলোতে করতে পারেন ব্যাকলিং সাইট গুলোতে করতে পারেন কিছু যায় আসে না এগুলো স্পেশালি কোনো সাইট হয় না আলাদা আলাদা ডুফলো সাইট হয় এগুলো সবগুলো একই সাইট গুলো দিয়ে দেয় বলে যে এটা অমুক সেটা তোমক ঠিক আছে কোনো ব্যাপার না ধরেন এই যে থামলার এটা এটা খুবই জনপ্রিয় এটা কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট কিন্তু এখানে কিন্তু প্রোফাইল ব্যাকলিং হিসেবে ইউজ করতেছে তো আমরা সাইন আপ করে সেম ভাবে আমরা আমাদের প্রোফাইল গুলো রাখতে পারি ওকে আমি লিঙ্কটা এখানে কন্টিনিউ করি গুগল থেকে সাইন আপ করি একদম সিম্পল কাজগুলো ধরেন আমার এখানে ধরেন এটা হচ্ছে আমার মেল তো আমি এটা দিয়েই ওপেন করি সাইন আপ করে ফেললাম গুগল থেকে নাই কিনা পাসওয়ার্ড দিতে বলতেছে একটা ওকে একটা পাসওয়ার্ড দিয়ে দিই সরি নেয় নাই না নিলে সমস্যা নেই আমার ম্যানুয়ালি সাইন আপ করতে হবে okay sign up sign up okay এক সেকেন্ড ওকে সাইন আপে ক্লিক করি এখানে আমাদের মেল নিতেছে না তার মানে এটা একবার তৈরি করছি তো আমরা ওকে মজা দিয়ে দেখি ওকে আমাদের এটা এটা নিতেছে কারণ হচ্ছে আপনার এটা আমি দিয়ে দিলাম হরে ধরেন এত বেশি দেন যাবো না এই যে দিলাম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম দিতে পারি ধরেন ওয়েবসাইটের নাম কি অ্যামাজন ওকে এর জন্য কাজ করব Amazon Amazon okay Amazon next okay Amazon already use ধরেন লাস্টে ধরেন দুই এক তিন অ্যাড করে দেই তাড়াতাড়ি ওকে অ্যামাজন অ্যামাজন ওকে একটা দিয়ে দিলাম নেক্সট করি তো এটা করার পর এটা আমাদের কিছু জিনিস সাজেস্ট করতেছে এগুলো দিতে এগুলো আমরা পছন্দ করি কিনা আমি একটা দিয়ে দিলাম আপাতত কয়েকটা যেগুলো রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম নেক্সট করি এখানে ধরেন নিউজ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আমি লেখা আছে এখানে আমি ক্লিক করি এখান থেকে আমি পোস্ট করতে পারবো দেখছেন ফটো টেক্সট ইমেজ এগুলো আমি পোস্ট করতে পারবো আর এখানে দেখেন একটা মাতার মতো আইকন আছে এটা হলো প্রোফাইল প্রোফাইল আসার পরে এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করতে পারি অথবা নিচে এখান থেকেও ক্লিক করতে পারি দেখি কোনটার ভিতরে আছে এটা আমরা সেটিংসে আসি দেখি সেটিংসে কি কি আছে এখানে আমাদের যাবতীয় কিছু আছে আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি পাবো প্রোফাইল ওকে প্রোফাইলে এখানে আমাদের এখানে এটা হচ্ছে আমরা একটা পোস্ট করতে পারি ধরেন এটা হচ্ছে অ্যামাজন আমাজনের এই প্রোডাক্টটাই আমি পোস্ট করব হুম ইনসার্ট করে নেই দেখি পোস্ট হয় কিনা ওকে এটা চলে আসছে প্রোডাক্টটা তো এটা আমি এখানে আমাদের ট্যাগ গুলো এই ট্যাগ হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো দিবেন হ্যাঁ ধরেন এটা হচ্ছে এই একটা প্রোডাক্টের নাম ধরেন এটাই হচ্ছে আমার একটা কিওয়ার্ড এটা লিখে সার্চ করতে পারে হ্যাঁ এটা আমি কয়েকটা দিয়ে আমি এখানে পোস্ট করব তো হয়ে গেছে মোটামুটি তো এটা আমাদের কি একটা ব্যাকলিং হয়ে গেল সিম্পল তো এটা আমরা চাইলে স্ক্রিনশট নিয়ে আমরা প্রোফাইল হিসেবে দিতে পারি আর এখানে দেখি সেটিংস ইডিট ইডিট ওয়েবসাইটের নাম দেওয়ার তো অপশন থাকার কথা দেখি দেখি অ্যাক্টিভিটি পোস্ট ওকে আমি আবার একটু প্রোফাইলের উপর ক্লিক করি এখানে ওয়েবসাইটের নাম দেওয়ার অপশন থাকে কোনো কোনো সাইটে মানে সবগুলো সাইটই থাকে কিন্তু কত কত সাইটে আমরা খুঁজে নাও পাইতে পারি ড্যাশবোর্ড ওকে ড্যাশবোর্ডে কি কি আছে ওকে এটা নাই যে সাইটগুলোতে প্রোফাইল ব্যাকলিং করা যাবে সেগুলোতে আপনি একটা পোস্ট করে দিবেন জামালা শেষ বায়ারা তো এক্সপার্ট না তো যাই হোক ব্যাপার না আমাদের একটা কাজ করে ফেলছি আমরা একটা পোস্ট করছে হয়ে যাবে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া তো লিঙ্ক রাখা যাইতেছে না কেন একটা লিঙ্ক তো হয়েছে এখানে অ্যাক্টিভ ড্রাফট পোস্ট হয়েছে এটা দেখাইতেছে ওকে যাই হোক আমরা এইভাবে কাজ করতে পারবো আশা করি এটা হচ্ছে ব্যাকলিং হয়ে গেছে তো গুলোর লিস্ট আমি দিয়ে দিব ঠিক আছে যেখানে আপনি প্রোফাইল ব্যাকলিং গুলো করতে পারবেন ওইগুলোতে মোটামুটি অনেকগুলোই আছে ওইখান থেকে আপনারা আশা করে করতে পারবেন সবগুলো কাজই করে ফেলতে পারবেন এখানে কিছু আছে আমি আরো কিছু অ্যাড করে দিবনি ও যেগুলোতে রিয়েল ভাবে করা যায় যেমন আমি এগুলোতে করলাম এগুলো সিম্পল প্রোফাইল ব্যাকলিং এখানে যা যে কয়টা আছে তিনশোটা আপনি শুধু প্রোফাইল ব্যাকলিং করবেন ব্যাকলিং করার দরকার নাই ঠিক আছে শুধু প্রোফাইল প্রোফাইল তৈরি করবেন মানে প্রোফাইল ব্যাকলিং বলি আমরা যেটা তিনশোটা করলে আনা এত লাগে না ছয়শো লাগে সেক্ষেত্রে আপনি এটার মাধ্যমে আপনি যে ই আছে আমাদের এখানে দেখেন প্রথম সিটে পাবেন হচ্ছে ধরেন bookmarking bookmarking site গুলোতে আপনি ব্যাকলিং করে দিতে পারবেন এখানে ধরেন কত আছে টোটাল চারশো চারশো আর তিনশো সাতশো আপনি সার্ভিস দিবেন হচ্ছে ধরেন ছয়শো তাহলে একশো আপনার অ্যাভারেজ ডাবার বেশি হয়ে যাবে সমস্যা নাই তো আশা করি করতে পারবেন এইভাবে ঠিক আছে কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন তার আগে ওকে এগুলা সেম কেটে দিই এখন আর লাগবে না এবার দেখেন এখানে কিছু জিনিস আছে এই শিট গুলো আমরা কিভাবে বায়ারকে দিয়ে দিব হ্যাঁ এখানে দেখেন লেখা আছে শেয়ার একটা স্ক্রিনশট নেবেন কারণ বাইরে আপনার সাথে ফ্রড করতে পারে তো এটা স্ক্রিনশট রাখবেন তারপরে এখানে শেয়ার লেখা আছে শেয়ারে ক্লিক করবেন শেয়ার থেকে আমরা এখানে রেস্ট্রিক্টেড আছে এখানে আমরা দিয়ে দেব অ্যানিয়ন উইথ লিঙ্ক ওকে এটা দিয়ে আমরা ভিউ দিতে পারি অথবা কমেন্টার দিতে পারি অথবা এডিটর তো আমরা এডিটরও দিতে পারি এডিটরে দিয়ে আপনি এখান থেকে লিঙ্কটা কপি করবেন দেখেন এখানে একটা কপির আইকন আছে হ্যাঁ কপি লিঙ্ক এখানে ক্লিক করে এই লিঙ্কটা দিয়ে দিলে বাইরে আপনাদেরকে দেখতে পারবে আপনার শিটটা দেখতে পারবে আর কি তো এই হচ্ছে কাজ এটা হচ্ছে এটা হচ্ছে ভালো একটা সাইট এটা বুক মার্কিং সাইট যদি বলে থাকে তারপরে এটাতে ভালোভাবে ব্যাকলিং করা যায় ঠিক আছে এটা সাইন আপ করতে মাঝে মাঝে প্রবলেম করে আপনার একটা সাইটে যদি আপনি সাইন আপ করতে পারেন বাকিগুলো সবগুলো করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন সাইন আপ একদম সম্পদ করে নিয়েন আমার কাছে মেল নাই আমার আগের মেলগুলো দেখি এখানে ইউজ করা যায় কিনা অবশ্য পাসওয়ার্ডই জানি না যাই হোক কি নাকি দিছি পাসওয়ার্ড ওকে আমি একটা করে দেখি আমি দুইটা তিনটা দেখাইতেছি একটার সিস্টেম একটা একটু কয়েকদিন করলে আপনার এক্সপার্ট হয়ে যাবেন এগুলোতে বিষয় না তো যাই হোক আমরা সাইন আপই করি তো প্রথমে মেল দেই তারপরে ধরেন এটাই ইউজার নেম দিবে হচ্ছে ধরেন আপনার কোম্পানির নাম ধরেন নিউ লাইফ লার্নিং একটা দিয়ে দিলাম ইউজার নেম পাসওয়ার্ড ধরেন আমি এটাই দিয়ে দিলাম পাসওয়ার্ড এটাই দিয়ে দিলাম এবার এটা একটা ক্যাপচা চাচ্ছে এটার নাম হচ্ছে ক্যাপচা টিকিট না টিকিট অফ ভুলমুল লিখলাম নাকি এবার ticket okay T TIC TIC কে ed okay create save okay আমাদের হয়ে গেছে আর লিঙ্ক তৈরি করা এখানে দেখেন আমাদের ব্যাকলিং গুলো কিভাবে করা যায় এখানে দেখেন লেখা আছে সেটিংস আমরা সেটিংস এ যাব এখানে দেখেন হোম পেজ লেখা থাকে হোম পেজ তো আমরা আমাদের হোম পেজটা আমরা দিতে পারি হচ্ছে নিউ লাইফ লার্নিং এর একটা ব্যাকলিং করিয়ে ফেলি যেহেতু আসছি তো এখানে আমি এটা নিলাম কপি করে এখানেই না আমি এখানে দিয়ে দিই ও শিট লিখলাম কি আইলো কি ওকে এটা কপি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম দিয়ে নিচের দিকে দেখেন সেভ লেখা আছে সেভ আমাদের কিন্তু একটা প্রোফাইল ব্যাকলিং হয়ে গেল নিচের দিকে আসি এখানে ক্লিক করলে দেখি কোথায় যায় okay home page home page home page okay home পেজে আবার পেস্ট করি লিংকটা লিংকটা মনে হয় কাজ করতেছে না সেভ করে দেখি only site email address home page নিতেছে না ভেরিফাই করতে হবে এটা ভেরিফাই তাহলে আসবে দেখি সাবমিট করতে দেয় কিনা কোনো লিঙ্ক ওকে Thank you. একটা ট্যাগ দিয়ে দিলাম আর এখানে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন আমার ডেসক্রিপশনে এখন আপাতত নাই ঠিক আছে এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিবেন এগুলো হলো ব্যাকলিং সাইট ওইগুলোতেই ভালো ভালোভাবে ইয়া করা যায় প্রোফাইল ব্যাকলিং করা যায় ওকে সাকসেস ওয়ার্নিং দেখাইছে ওকে ব্যাকলিং হয়ে গেছে ব্যাকলিং হয়েছে প্রোফাইল ব্যাকলিং হয়েছে প্রোফাইলে যাই সাবমিট সাবমিট এখানে তো আমাদের ই আসার কথা দেখি লিঙ্কের উপর ক্লিক করলে কোথায় যায় এখানে হচ্ছে আমাদের মূল লিঙ্ক আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রোফাইল ব্যাকলিং দিয়ে কোথায় যায় এখানে আসছে ওকে আর মূল লিঙ্কে ক্লিক করলে কোথায় যায় এখানে ক্লিক করলে চলে যাবে আমাদের ওয়েবসাইটে যাচ্ছে না এটা তো ওয়েবসাইট ঠিকই তো আছে ডোমেন ও সরি আমার এটা এই কম্পিউটার থেকে আমার ওয়েবসাইট এখানে খুলবে না এই লিঙ্কটা খুলবে না আমার এই ওয়েবসাইটটা ব্লক করে দিয়েছি আমি আমার ওয়েবসাইটে এটা যে কেউ চাইলে ই করতে পারে আমি চাইলে এই ডোমেনটা এখানে আসবে না আমার একটা ডোমেন সাসপেন্ড হয়েছে তো তো আমার ক্রমটা ই করতে হবে সিস্টেম করে এটা দেখেন চাপ দিলেও আসে না এটা গুগল আসবে অন্য কিছু আসবে না গুগল চলে আসবে তো এটা দেখছেন আসবে না তো সবকিছু ঠিকঠাক আছে কিন্তু এখানে